আসসালামু আলাইকুম লার্নিং অ্যান্ড আর্নিং টিভের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন দীর্ঘদিন ধরে যারা বিভিন্ন কন্টেন্ট নিয়ে কাজ করছেন কিন্তু চ্যানেলকে গ্রো করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন তাহলে আমি নিশ্চিত যে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর ভিউজ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার বাড়াতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য একটি অসাধারণ ভিডিও হতে চলেছে কেননা যারা নতুন ইউটিউবার রয়েছেন তারা বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গায় লিঙ্ক শেয়ার করতে গেলে বিশেষ করে social media Facebook Twitter Pinterest ইনস্টাগ্রামের মতো বড় বড় যে সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেখানে যদি লিঙ্ক শেয়ার করতে যান তখন বিভিন্ন ধরনের স্ক্যাম বা স্প্যামের কবলে আপনাকে পড়তে হয় সো আপনি যদি হতাশাগ্রস্ত হন বা স্প্যাম অথবা স্ক্যাম করতে না চান তাহলে এই ভিডিওটা যদি আপনি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি আপনার ফেসবুক পেজকে ইউজ করে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে সেই ভিডিওগুলোর হিউজ পরিমাণ ভিউজ আনতে পারবেন খুব সহজেই কোনোরকম স্প্যামিং বা কোনো রকম স্ক্যামিং ছাড়াই সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আমি ভিডিও শেষে কিছু ট্রিক্স বলে দিব যে টিপসটিকে কাজে লাগিয়ে আপনি আপনার চ্যানেলটিকে আমার সহায়তায় গ্রো করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রেখে এবং অল বাটন অল ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এবং আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন এবং আজকের আজকের ভিডিও উপলক্ষে অবশ্যই আপনার তরফ থেকে এবং শেয়ার করার মাধ্যমে অর্থাৎ এই ভিডিওটি শেয়ার করার মাধ্যমে এক হাজার লাইক চাই সো এবং আরেকটি স্পেশাল অনুরোধ থাকবে সেটি হচ্ছে আমি আমার নতুন চ্যানেল ওপেন করেছি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে যারা নতুন নতুন অনলাইন রিলেটেড বা make money online related video পেতে চান বা মোটামুটি ইংলিশ বুঝেন তাদের জন্য আরও একটি নতুন দিগন্ত উন্মোচন করবে সেটি হচ্ছে মেক মানি অনলাইন আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন যাতে সবার আগে এই ধরনের ভিডিও পেয়ে যেতে পারেন সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন প্রত্যেকের কিন্তু একটি ফেসবুক পেজ রয়েছে আমরা সকলেই জানি এবং আপনি যদি আপনার ফেসবুক পেজের মধ্যে আপনার ভিডিও লিঙ্কগুলো শেয়ার করেন তাহলে অবশ্যই ফেসবুক পেজ সেটি ব্লক করে দেয় এ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি প্রথমে আপনি আপনার ফেসবুক পেজে আসবেন আসার পরে যে কাজটি করতে পারবেন করবেন সেটি হচ্ছে আপনাকে সার্চ দিতে হবে ইউটিউব ট্যাব লিখে ইউটিউব ট্যাব লিখে যখন আপনি সার্চ দিবেন এই ধরনের ইন্টারফেস আপনার সামনে উপস্থিত হবে এখানে দেখতে পাচ্ছেন এই ইউটিউব ট্যাব সংক্রান্ত যে কোনো ভিডিও এখানে কিন্তু পাবলিশ হচ্ছে বা এখানে শো করছে কিন্তু আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ সবগুলো এখানে শো করবে এত করে যে কোনো ভিজিটর বা ভিউয়ার আসার সাথে সাথে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার ভিডিওটি দেখবে দেখার পরে আপনার ভিউজ বাড়বে ওয়াচ টাইম বাড়বে সাবস্ক্রাইবার বাড়বে এবং শেয়ার হবে বেশি বেশি করে এতে করে আপনার খুব সহজেই আপনার চ্যানেলটি গ্রো হবে এতে অর্থাৎ খুব সহজে কোনোরকম রকম স্প্যামিং বা স্কেমিং ছাড়াই আপনি এই কাজটি করতে পারবেন এবং আমি আজকে দেখাবো যে এখানে হোম বাটন দেখতে পাচ্ছেন এখানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের লেখাটিকে নিয়ে আসবেন এবং কীভাবে করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করছি সো এখানে এই পেজে আসার পরে প্রথমত যে কাজটি করবেন সেটি হচ্ছে অ্যাপ ব্যবহার করুন অর্থাৎ আপনি এখানে বাংলায় দেখতে পাচ্ছেন যেহেতু আমি আমার বাংলা ভাষণ করে নিয়েছি আপনি এখানে ইউজ অ্যাপ এই ইংলিশ ভাষণটি হয়তো দেখতে পাবেন আপনার ফেসবুক পেজের মধ্যে সো এটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এখন এখানে আসার পরে আপনার করণীয় কি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যদি স্কিপ করে যান অথবা কেটে কেটে দেখেন তাহলে আপনি হয়তো বুঝতে পারবেন না আপনার মিসিং হয়ে যাবে অনেক কিছু আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার যে পেজগুলো রয়েছে সেই পেজগুলো শো করছে তো আমার যে কাজটি হবে আমি যেই পেজটিকে এখানে অ্যাড করতে চাচ্ছি সেটি কিন্তু আমি অ্যাড করব সো এখানে আমার অনেকগুলো পেজ রয়েছে সেই পেজগুলো আমি যে কোনো একটি সিলেক্ট করে দিব যাতে করে আমি আমার ভিডিওগুলো এই পেজের মধ্যে শো করতে পারি সো আমার ফেসবুক পেজ যেটি রয়েছে সেটি আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি অ্যাড পেজ ট্যাবে ক্লিক করব অ্যাড পেজ ট্যাবে ক্লিক করার পরে কিছুক্ষণ আপনার সময় নেবে এখানে পাঁচ সেকেন্ড চার সেকেন্ড তিন সেকেন্ড আপনাকে জাস্ট ওয়েট করতে হবে রিডাইরেক্ট করার জন্য রিডাইরেক্ট করার পরে আপনার সামনে এই ধরনের পেজ উপস্থিত অলরাইট আমরা আমাদের পেজে চলে আসছি এই পেজে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউটিউব একটি লেখা কিন্তু শো করছে আমার প্রথম যে পেজটি আমি দেখিয়েছিলাম সেখানে কিন্তু কোনো ইউটিউবের লেখা শো করেনি এবার যে পেজ আমি এসেছি যেই পেজের মধ্যে এখানে আমি আমার পেজটি অ্যাড করার পরিপ্রেক্ষিতে এখানে ইউটিউব লেখাটি শো করছে এখন এটি কিভাবে করব অর্থাৎ এটি আমাকে এখানে উপরে নিয়ে আসতে হবে সো এটি আমি একটু পরে করছি এখন এই পেজের মধ্যে কিন্তু আপনার কিছু কাজ রয়েছে সেটি আমি দেখাচ্ছি সো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল আইডি ভালো ভালো করে খেয়াল করুন চ্যানেল আইডি তার মানে আপনি আপনার ইউটিউব চ্যানেলের যে আইডিটি রয়েছে সেই আইডিটি আপনি এখানে নিয়ে আসবেন সেটি করার জন্য আপনি আপনার চ্যানেলে চলে যাবেন চ্যানেলে চলে যাওয়ার পরে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন যে লগতে ক্লিক করলে আপনার চ্যানেলের ইউর চ্যানেলে ক্লিক করবেন ইউর চ্যানেলে ক্লিক করার পরে আপনি আপনার চ্যানেলে চলে আসবেন এরপর এখানে যে ইউআরএলটি রয়েছে সেটি একটু কপি করবেন কপি করার পরে আবার চলে যাবেন নোট প্যাডের মধ্যে নোট প্যাডে যাওয়ার পরে সেই লিঙ্কটি বা ইউআরএলটি আপনি পেস্ট করবেন পেস্ট করার পরে আপনাকে এখানে ভালো করে খেয়াল করতে হবে যে এখানে যে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে এই প্রশ্নবোধক চিহ্ন থেকে আপনি এখানে এতটুকু পর্যন্ত সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দেওয়ার পরে এটি কপি করবেন কপি করার পরে আপনাকে চলে আসতে হবে এই যে যে পেজ আমি দেখিয়েছিলাম এখানে চ্যানেল আইডি আপনি এখানে পেস্ট করে দিবেন দ্যাটস ইট এতটুকুই অর্থাৎ আপনি আপনার চ্যানেল আইডিটি এখানে পেস্ট করে দিলেন এখন যেই পেজটি অথবা যে ভিডিওটি আপনি এখানে অ্যাড করতে চাচ্ছেন সেই ফিচার ভিডিওর আইডিটি আপনাকে এখানে বসাতে হবে সেটির জন্য আপনি আপনার পুনরায় চ্যানেলের মধ্যে চলে যেতে হবে যে চ্যানেলটি আপনার গ্রো হয়েছে তার মানে ভিউজ বেশি ওয়াচ টাইম বেশি এবং সাবস্ক্রাইবার বেশি সেটি আপনি পছন্দ করে নিতে পারবেন অথবা আপনি ভিডিওসে ক্লিক করলে যে যে ভিডিওটি বেশি র্যাঙ্ক করেছে সেটি আপনি অবশ্যই চুজ করবেন সো আমি আমার এই ভিডিও যেটি সেটি আমি প্লে করছি প্লে করার পরে আপনার সামনে এ ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এরপর আপনি যে কাজটি করবেন এই যে এখানে শেয়ার বাটন দেখতে পাচ্ছেন এই যে শেয়ার লেখাটি শেয়ার লেখাটিতে ক্লিক করবেন শেয়ার লেখাটিতে ক্লিক করার পরে এই যে এখানে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এটি কপি করবেন কপি করার পরে চলে আসবেন আবার নোটপ্যাডের মধ্যে নোটপ্যাডে আসার পরে আপনি সেটি পেস্ট করে দেবেন পেস্ট করার পরে আপনি এখানে যে স্ল্যাশ দেখতে পাচ্ছেন স্ল্যাশের পরে যে অংশটুকু রয়েছে সেটি কপি করবেন কপি করার পরে দেন আপনি আপনার পেজের মধ্যে আবার চলে আসবেন চলে আসার পরে এখানে যে ফিচার ভিডিও আইডি রয়েছে সেটিতে পেস্ট করে দিবেন দ্যাটস ইট তাহলে প্রথমে যে কাজটি করেছেন সেটি হচ্ছে চ্যানেল আইডি এই চ্যানেল আইডির মধ্যে আপনি আপনার ইউটিউব চ্যানেল আইডিটি পেস্ট করেছেন এবং ফিচার ভিডিও আইডিটি আপনি এখানে পেস্ট করেছেন দ্যাটস ইট এতটুকুই এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে আরেকটি কাজ করতে পারেন সেটি হচ্ছে হেডার ইমেজ আপনি চাইলে যোগ করতে পারেন হেডার ইমেজ যোগ করার কোনো প্রয়োজন নেই আপনি চাইলে করতে পারবেন এবং আপনি যদি হেডার পেজ অ্যাড করতে চান তাহলে আপনাকে এই পেজের মাপটুকু নিতে হবে অর্থাৎ আটশো দশ বাই একশো পঞ্চাশ পিক্সেলের একটি পেজ নিয়ে আপনি পেজটি তৈরি করতে অত ঝামেলার দরকার নেই আপনি ব্রাউজ এটি এতটুকুই রেখে দিবেন এরপরে যে কাজটি করবেন এখানে যে দেখতে পাচ্ছেন এক্সট্রা অপশন এই যে এখানে নো দেওয়া রয়েছে সেটি আপনি ইএস দিয়ে রাখবেন ইএস দিয়ে রাখবেন এরপরে অটোপ্লে যেটি নো রয়েছে সেটি আপনি ইএস দিয়ে রাখবেন দ্যাটস ইট এতটুকুই এরপর আপনি সোজাসুজি যে কাজটি এখন করবেন সেটি হচ্ছে যে সেফ সেটিংস যেটি দেখতে পাচ্ছেন সেফ সেটিংসে ক্লিক করবেন সেফ সেটিংসে ক্লিক করার পরে আপনার কিন্তু অলরেডি একদাপ কাজ শেষ হয়ে গিয়েছে এবার আপনি একটু দেখুন এই যে আমার এই ভিডিওটি এখানে কিন্তু শো হয়েছে অর্থাৎ কোনো ভিজিটর আসার সাথে সাথে আপনার পেজের মধ্যে যখন এটিতে ক্লিক করবে দ্রুত গোপনে বা সিক্রেটলি আপনার ভিডিও এর র্যাঙ্ক বেড়ে যাবে দ্রুত যেটি আপনি বুঝতেই পারবেন এবং আমার চ্যানেলে সব ভিডিও কিন্তু এখানে ওয়ান আফটার অ্যানাদার কিন্তু শো করছে এবং যারা এখানে আসবে সবাই কিন্তু এই ভিডিওগুলো একের পর এক দেখতে বাধ্য সুতরাং আপনি এই কাজটি খুব সহজে করে নিতে পারবেন এখন আমি যে কাজটি দেখাবো সেটি হচ্ছে এখানে যে ইউটিউব লেখাটি দেখতে পাচ্ছেন এই ইউটিউবটিকে আমি উপরে নিয়ে আসবো সেটি করার জন্য এখানে জাস্ট সেটিংসে ক্লিক করতে হবে সেটিংসে ক্লিক করার পরে আপনার সামনে এ ধরনের ইন্টারফেস উপস্থিত হবে এরপর আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে ট্যাবলেট এবং ট্যাবের মধ্যে আপনি ক্লিক করবেন সিম্পলি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংসগুলো রয়েছে সবগুলো কিন্তু শো হচ্ছে সো আপনি একটু স্ক্রলিং করে নিচে চলে আসবেন এই যে ইউটিউব দেখতে পাচ্ছেন এই ইউটিউবটিকে আপনি সিলেক্ট করার পরে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে আসবেন এই যে এখানে প্রথমেই নিয়ে আসবেন সেটিংসের প্রথমে যে হোম রয়েছে হোমের উপরে হোমের নিচে কিন্তু শো করছে আপনি এখানে চাইলে প্রথমে কিন্তু নিয়ে আসতে পারেন অর্থাৎ হোমের পরপরে কিন্তু আপনি এই ইউটিউবটিকে সেটিংসে নিয়ে আসবেন দ্যাটস ইট এতটুকুই এটি করার পরে আপনাকে এই যে পেজ দেখতে পাচ্ছেন আপনি আমার এখানে বাংলা দেখতে পাচ্ছেন আপনি আপনার হয়তো পেজের মধ্যে ইংলিশ দেখতে পাবেন পিএজি পেজ সুতরাং বাংলা ইংলিশ যাই হোক সব কাজ কিন্তু একই জাস্ট এতটুকুতেই আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এই যে চলে এসছে আপনি দেখতে পাচ্ছেন যে ইউটিউব লেখাটি কিন্তু এখানে শো করছে অর্থাৎ প্রথমেই ছিল কিন্তু একেবারে নিচে আমি ইউটিউব লেখাটিকে কিন্তু এখানে নিয়ে আসলাম এতে করে সুবিধা হবে কি যে কোনো ভিজিটর বা পিপল আপনার ভিজিট আপনার পেজ যদি ভিজিট করে তাহলে সে অবশ্যই ক্লিক করতে বাধ্য হবে যে ইউটিউবের মধ্যে কি আছে সেটি দেখি ক্লিক করার পরে আপনার সব ভিডিও একের পর এক সে পেয়ে যাবে এবং এতে সে একের পর এক যদি ভিডিওগুলো দেখে বা ক্লিক করে অবশ্যই আপনার ভিডিওটি অটো প্লে হবে এতে করে দ্রুত আপনি আপনার চ্যানেলটিকে বা ভিডিওগুলোকে র্যাঙ্ক করাতে পারবেন নিমিশেই সবার আগে এবার বলে রাখছি এতটুকু আমার কাজ শেষ এবং আমি বলেছিলাম যে ভিডিও এর শেষে একটি ট্রিপস এবং ট্রিক্স শেয়ার করব সেটি হচ্ছে আপনি আমার আজকের ভিডিওটি দেখার পরে যদি এই কাজটি করেন এবং তার একটি শেয়ারের পেজ আপনি অবশ্যই আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে দেখাবেন বা আপনি একটি পিকচার দিবেন এতে করে আপনি অবশ্যই বেনিফিটেড হবেন এই জন্য যে আপনার চ্যানেলটিকে আমি আমার নেক্সট ভিডিওতে প্রমোট করব এবং দ্রুত আপনি যদি নতুন ইউটিউবার হয়ে থাকেন এই কাজটি করলে আপনি আপনার চ্যানেলটিকে প্রমোট করাতে পারবেন আমি আবার বলছি অর্থাৎ আমার ভিডিও দেখার পরে এটি শেয়ার করবেন শেয়ারের একটি পিকচার আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাকে পোস্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে জানাবেন জানানোর পরে অবশ্যই আমি আপনার চ্যানেলটিকে নেক্সট ভিডিওতে প্রমোট করে দিব এতে করে আপনি আপনার চ্যানেলের র্যাঙ্কিং দ্রুত করে ফেলতে পারবেন আমার সহায়তায় সেটি অবশ্যই আমি আপনাকে কথা দিলাম সো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে এটি এবং এখানে আসার পরে আপনি অবশ্যই সব ভিডিও একের পর এক দেখতে পাবেন সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকনটি এনেবল করে দিন I'll catch you guys in my next video till then take care